এই ছবি দেখে আমি আসলে নির্বাক হয়ে গেছি এই মানুষটা বিএনপি করে আমি সেই পরিচয়ে তাকে দেখতে চাই না তিনি একজন সন্তান মায়ের জানাজার নামাজের ইমামতি করছেন তিনি রাষ্ট্রের চোখে একজন অপরাধী ফাইন তার ফাঁসি হোক তার জেল হোক যাবজ্জীবন হোক আই ডোন্ট কেয়ার বাট যখন তিনি তার মায়ের জানাজার নামাজ পড়াচ্ছেন একজন সন্তান তার হাতে হাত করা পায়ে ডান্ডা বেরি তো উনি কোনো খুনের আসামির মামলার মানে খুনের অপরাধের মামলার আসামিও না তিনি কোনো জঙ্গিও না তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটা মামলা হয়েছে পলিটিক্যাল মামলা যেগুলা বাংলাদেশের রাজনীতি যারা করে অ্যাভেলেবেলি খাচ্ছে দর্শক এই ছবিটা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল যে হাত করা এবং ডান্ডাবেরি নিয়েই মায়ের জায়নাজার নামাজ পড়াচ্ছেন বিএনপি নেতা আলী আজম মঙ্গলবার বেলা এগারোটায় গাজীপুরের কালিয়া কৈরের পাবরিয়া চালা এলাকার এই ঘটনা এরপরেই এই ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে স্থানীয় মানুষ যারা জানাজার নামাজে গিয়েছিলেন তারাও ক্ষোভ প্রকাশ করেছে পুলিশের প্রতি বাট এখানে একটু বিষয় চলে এসেছে এখন আমি সেই বিষয়টা সম্পর্কে রাষ্ট্রের কাছে আইনের কাছে আকুল আবেদন করছি যে মানুষের জন্য যদি আইন হয় তাহলে এমন আইনে মাঝে মাঝে পরিবর্তন দরকার যেটাতে সারা বাংলাদেশের মানুষের আমি একজন সন্তান আমি একজন মুসলমান আমি হিন্দু এটা ডাজেন্ট ফ্যাক্ট একজন সন্তান তিন ঘন্টার জন্য মুক্তি পাইয়া এই বিষয়টা আইনের সংস্কার করা প্রয়োজন বলেই আমি মনে করি মূল ঘটনা কি হাতকেরি আর ডান্ডাবেরি নিয়ে মায়ের জানাজা নামাজ পড়িয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের বিএনপির সভাপতি আলী আজম মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি কালিয়া কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকায় তিনি মায়ের জানাজায় উপস্থিত হন আলী আজমের মা সাহারা বেগম বার্ধক্যজনিত কারণে তিনি রোববার বিকেলে মারা যান তার বয়স হয়েছিল সাতষট্টি বছর স্বজনেরা জানান যে শেষবার মাকে দেখতে এবং মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে সোমবার বিকেলে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন তো পরবর্তী সময় প্যারোলে তাকে মুক্তি দেওয়া হয় প্যারোলে মুক্তি পেয়ে সকাল দশটার দিকে নিজ বাড়ির পাশে মায়ের জানাজের স্থলে উপস্থিত হয়েছেন আলী আজম সাহেব বেলা এগারোটায় মায়ের জানাজা পড়িয়েছেন মায়ের দাফন শেষে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তাকে পুরোটা সময়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো দৈনিক যুগান্তর প্রত্যেকটা গণমাধ্যম লিখছে পুরোটা সময় হাতকড়ি এবং ডান্ডা বেরি পরা অবস্থায় ছিলেন এই আলী আজম সাহেব এই সময় সেখানে বিএনপির অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিল আলী আজমের ভাই বলছেন জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তার ভাইকে প্যারোলে মুক্তি দেওয়া হয় জানাজা পড়ানোর সময় তার হাত করা ও ডান্ডা বেরি খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু পুলিশ খুলে দেয়নি প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন খুলে দিল না পুলিশ কি মানুষ না তাদের কি কোনো মানবিক মানবিকতা নাই এরকম সিচুয়েশনে পারে আসলে পারে এখন পুলিশের বিষয়টা হয়েছে তাদের প্রতি আইনের একটা ধারায় নির্দেশনা জারি করা হয়েছে এখন পুলিশ আইন পালন করবে সেটাই স্বাভাবিক কিন্তু যে আইনটা নির্দেশনাটা আসছে আমার মনে হয় যে সেটা সিকিউরিটি পারপাস আসলেও সেখানে একটু উল্লেখ করা দরকার যে কোন কোন ক্রাইটেরিয়াতে আইন ডিফারেন্টলি কাজ করতে পারে কারণ এই দেশে বেশিরভাগ আইনই গরিবের বেলায় যতটা প্রযোজ্য ধনাঢ্য ব্যক্তি ক্ষমতাশালী লুটেরা যারা ধরেন রাষ্ট্রকে দিনরাত ধর্ষণ করে রাজাকারগিরি করে এদের ব্যাপারে কিন্তু সেইটা হয় না সাধারণ একটা মানুষের উপরে যতটুকু আইন শক্ত হইয়া বসে কাগজে কলমে সবই ঠিক আছে এটা আমরা জানি প্র্যাকটিক্যাল লাইফ এটা ডিফারেন্ট রূপ দর্শক জানাজার সময় আলী আজমের হাতকড়া এবং ডান্ডাবেড়ি খোলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জানাজায় উপস্থিত লোকজন কারণ এই ব্যক্তি আলী আজম তিনি মায়ের জানাজার নামাজের ইমামতিও করছিলেন এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এখন গাজীপুরের যিনি জেলা প্রশাসক আছেন তিনি এই ব্যাপারে মুঠোফোনে তিনবার কল করা হলেও তিনি ধরেননি বিষয়টি নিয়ে গাজীপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ বজুর রহমান তিনি বলছেন যে আলী আজমকে নয়জন পুলিশ সহ তার বাড়িতে পাঠানো হয়েছিল এবং জেল আইন অনুযায়ী তাকে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এখন আইনে একটা নতুন কার্ভ আসছে এটা আমি অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েকদিন আগে আমাদের ঢাকার সিএমএম আদালত থেকে সম্ভবত একজন জঙ্গি পালিয়ে গিয়েছিল একজন বা দুইজন জঙ্গি তো এরপরে সেই বিষয়টা নিয়ে যখন ইনভেস্টিগেশন হইল ততক্ষণ পর্যন্ত যেটা দেখা গেল যে এইরকম স্পর্শকাতর জঙ্গি বা যারা অপরাধী আছেন তাদেরকে আদালতে আনার সময় আপনার হাত করা থাকলেও ডান্ডাবিড়ি বা এই বিষয়গুলো এতটা শক্ত থাকে না একটা রশি টসি দিয়া বাইথা নিয়ে আসে আর যার পরে এরপর থেকে আদালতে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই রকম অপরাধী যারা আছে তাদেরকে আদালতে উপস্থাপন বা কোথায় পাঠাইতে গেলে সেই ক্ষেত্রে আপনার হাত করা এবং ডান্ডাবেরির বিষয়টা সামনে কিন্তু এটা আসছিল ফাইন এখন বিষয়টা হচ্ছে যে অন্যান্য বেলায় হয়তো এটা জায়েজ কোর্টে নিচ্ছে হাজিরা দেওয়াচ্ছে সব ঠিক আছে আমি মনে করি যে সব ফাইন কিন্তু যখন বিষয়টা হয় জানাজার ইস্যু মায়ের জানাজা সেইটা আসলে আমার মনে হয় যে আইনের এই ধারাটাতে একটু পরিবর্তন দরকার আছে কারণ পুলিশের স্পষ্ট বক্তব্য যেটা জেল কোডের আইন আছে সেটা তারা ফলো করেছে সোজা হিসাব তাদের বক্তব্যে তারা ক্লিয়ারেন্স পেয়ে গেছে জেলার সাহেব ওনার বক্তব্যে ক্লিয়ারেন্স পেয়ে গেছে তাহলে আইনের যে প্রয়োগটা বা যে আইনটা তৈরি করা হয়েছে সেইটাও ফাইন কিন্তু আমার মনে হয় যারা এই আইনগুলোকে প্রণয়ন করেন তাদের এখানে কিছু কিছু জায়গায় একটু ছাড় দেওয়া প্রয়োজন ছিল তো এই ব্যক্তির বিরুদ্ধে আসলে মামলা কি তিনি আসলে কত বড় মামলার অপরাধী ওনার সম্পর্কে এখানে যে মামলাটা আছে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় গত উনত্রিশে নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় দোসরা ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির এই নেতা আলী আজমকে আর এই মামলায় আলী আজম সহ এগারো জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও একশো জনকে আওয়ামী লীগের কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মান্নান শেখকে মামলাটার বাদী করা হলেও তিনি সেই সময় প্রথম আলোকে তিনি তার মুখ থেকে বলছেন ঘটনা ও মামলার বিষয়ে তিনি জানেনি না তিনি বলছেন যে আমি ঘটনাস্থলে ছিলামই না তারপরও তাকে মামলার বাদী করা হয়েছে তার মানে মামলাতে সত্য আছে না মিথ্যা আছে এটা আইন শৃঙ্খলা বাহিনী আদালত দেখবে কিন্তু আমরা বলতে চাই এই ব্যক্তির বিরুদ্ধে যে মামলা আছে ফাইন অপরাধ যদি সাব্যস্ত হয় তাকে ফাঁসি দিয়ে দেন আমি ওনার পক্ষে কথা বলার জন্য আসি নাই আমি আসছি যে ওনার সাথে গতকালকে যে ঘটনাটা হয়েছে সেটাতে সারা বাংলাদেশে একটা বিরূপ প্রভাব পড়ছে তো আমরা with due respect to our কী বলা যে জাজেস যে সামনে যে আইনগুলা করা হবে বা যে আইনগুলা হয় ক্ষেত্র বিশেষে এগুলা খুবই মানবিক বিষয় সাধারণ মানুষের কাছে এগুলা দৃষ্টিতে পড়ে যে এই ব্যক্তি তো কোনো ফাঁসির বা জঙ্গি বা ধরেন হ্যাঁ রাষ্ট্রকে লুট করে আউলে ওইরকম কিছুই না পলিটিক্যাল একটা মামলা খাইছে সেটা আলাদা তো সেই ক্ষেত্রে আইসা ওনার উপরে আইন যতটা প্রয়োগ হয়ে গেল এই দেশে অন্যান্যদের বেলায় যারা রাষ্ট্রের বড় বড় অপরাধী আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য দলগুলা বলেন তাদের বেলায় রাঘব বলদের বেলায় আইনের এই সুষ্ঠু প্রয়োগ হয় কি না ক্ষেত্রবিশেষে আমরা তো দেখি আসলে হয় না মাঝে মাঝে হয় কিন্তু যখন এই ইস্যুগুলো গণমাধ্যমে আসে কালকে আমিও একটা মামলা খাইতে পারি আপনিও পারেন পশু আরেকজনও পারে ডাজন ফ্যাক্ট অপরাধ করলে মামলা খামো নির্দোষ হলে তদন্তের মাধ্যমে আদালতের নির্দেশে আমরা আবার মুক্ত হইয়া ফিরে আসবো কিন্তু এর মাঝখানে আমার পরিবারও আমার মা মারা যেতে পারে আপনার পরিবারও যাইতে পারে সুতরাং অপরাধের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতটুকু অপরাধী সেটার ভিত্তিতে প্রয়োজনে এই ডান্ডাবেরি পড়ানোর বিষয়টা মাথায় রাখা উচিত অথবা মাঝে মাঝে একটু ছাড় দেওয়া উচিত এটা না হলে অনেক সময় হয় কি যে মানুষের কাছে একটা ভুল মেসেজ চলে যায় যেহেতু তিনি বিএনপির একজন নেতা অনেকে মনে করবে যে না তিনি কিন্তু বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা না ওই মাপের বড় কোনো নেতাও না সাধারণ ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বাট তিনি বিএনপির নেতা হন আওয়ামী লীগের হন যেই দলেরই হন হিন্দু হন মুসলমান হন এটা আসলে একটা আবেগের ইস্যু মা চলে যাচ্ছে পৃথিবী থেকে জানাজার নামাজে গেছি বা শ্মশান ঘাটে গেছি সেইখানে আমার হাতে ডান্ডা বেড়ি হাতে হাত করা বিষয়টা আসলে হৃদয় বিদারক ভালো থাকুন আসসালামু আলাইকুম